আসসালামু আলাইকুম everyone welcome back to my channel সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি পিঠা রেসিপি দেখার জন্য আর সেইটা হলো তালের বড়া বা তাল দিয়ে তৈরি মজার তালের পিঠার রেসিপি তো তালের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি তালের রস গমের লাল আটা আর নিয়েছি আতপ চালের গুঁড়ো আর এখানে চিনি তো প্রথমেই একটি মিক্সিন বলে এক চামচ নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এক চামচ গমের লাল আটা আপনারা গমের লাল আটার পরিবর্তে দোকানে সাদা ময়দা দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি চিনি এইখানে যে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দিবেন আর নিয়ে নিচ্ছি দেড় কাপ তালের রস আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমি সামান্য পানি অ্যাড করছি আর খেয়াল রাখতে হবে যেন খামিরটা খুব বেশি পাতলা না হয়ে যায় আপনারা যদি দোকানের কেনা চালের গুঁড়ো ইউজ করেন তাহলে এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন আমি এখানে বাসার তৈরি চালের গুঁড়ো ইউজ করেছি ওই জন্য আমি এটা স্কিপ করেছি ভালোভাবে মিশাতে হবে খামিরটা তৈরি হয়ে গেলে আমি এখানে ২০ মিনিটের জন্য রেখে দেব তাহলে চালের গুঁড়োটা ফুলে ওঠে আর পিঠাটাও অনেক সফট হয় এবার একটা ফ্রাই প্যানে গরম তেলে আঙ্গুলের মাথায় কিছুটা খামির নিয়ে যতটা সম্ভব গোল করে তেলে ছেড়ে দিতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে সামান্য লোতে থাকবে এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর এইভাবে তিন থেকে চার মিনিট তেলে ভাজতে হবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার একটি ছাকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নেব এইভাবে বিকালের নাস্তার জন্য খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই তালের বড়া আর এটি দুই থেকে তিন দিন সংরক্ষণ করেও খেতে পারেন আর এটি উপরে যেমন ক্রিস্পি হয় তেমনি ভেতরটাও অনেক সফট থাকে এই দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল তালের বড়া আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আর আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ